হ্যাঁ হ্যাঁ দুধ চিনি আধা কেজি আধা কেজি লিটার কিনছিলাম দুপুর রাখছি করে ভাই যাবে আমি মিলাইতেছি পছন্দ আধা কেজি হ্যাঁ একটা হ্যাঁ দিতেছি আঙ্কেল দুশো টাকা কেজি না না না হাফ কেজি মাপেন হাফ কেজি ও আমার হ্যাঁ একটা মাপ আমার হাত আমার হাতটা উপরে দেবেন এটা আমার আর নিমে নিমে দেখি জানি যায় হ্যাঁ কত আছে কাম কত কি দিয়ে দেয় কত কাজ করে ওজন না তুই আমার

ওই দোকানে দেন চাইলে আছে হ্যাঁ, আচ্ছা, আছেন অভাব নাই ও যে হ্যাঁ বানাই আনছে আগে খালি মুখে হ্যাঁ? এনি বানাইছি তুই যে আটা দি ওই যে বানানো হ্যাঁ, টাকা এত লাভ নাই না এই ময়দা কত জানেন এই ময়দা পঁচাত্তর টাকা কেজি এটা লাচ্ছার ময়দা এই ময়দা সব জায়গায় পাওয়া যায় না

दुइटै आठ तानेको आठ लाख